नमाज के आत्मा नमाज हमारे ऊपर আমি আমার পক্ষ থেকে কাউকে জোর দিতে পারবো নকল আমলের ব্যাপারে নকল এলাকার ব্যাপারে কাউকে জোর দেওয়া যাবে তোমাকে করতে হবে এই আমল তোমাকে করতে হবে এটা আমার কোনো অধিকার কারণ শরীয়ত যেখানে স্বাধীন রয়েছে সেখানে আমি ওয়াজিব বা জরুরি মনে করাটাই ভুল আর তার কাপড় কেন পুরাবে যদি কারোর উপরে দেখা সম্পদশালী হয়ে যার পরিমাণ সম্পদের মালিক হয় মানে যার উপর রাখার হয় এই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে পরিমাণ সম্পদ তাকে রাখার হয় ওই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে তাহলে কোরবানির ঈদের সামনে আলোচনা হবে তার সামনে যার উপর কোরবানি ওয়াজিব হবে তার পক্ষ থেকে যদি সে একটি ছাগল কোরবানি দিয়ে খাসি বলুন ছাগল বলুন বকরি বলুন যাই বলুন সেটা বলুন এগুলো যে কোনো একটি যদি সে কোরবানি দিয়েছে তাহলে তার ওয়াজিব আদায় হবে আর বড় যদি কেউ কোরবানি দেয় তাহলে গরমে সাতজন মিলে দিতে পারবে তো কেউ যদি একটাই দিবে আদায় হবে সব বেশি হবে যাই হোক একটা শরীয়তের সমস্ত হুকুমাত্মা তাদের নমাজ তার নামাজও করতে হবে না রোজাও রাখতে হবে না হজও করতে হবে না জাকাতও দিতে হবে না কোরবানিও করতে হবে কিছুই করতে হবে কারণ তার এই বিবেকই নাই তার জন্য সম্মান নামাজ যেহেতু আমাদের প্রত্যেককে পাঁচ করলাম কিভাবে আমার আমরা পড়ব আর কিছু বাকি রয়েছে আল্লাহ তালা হবে ইনশাআল্লাহ এর আগে আমি এক こは今これだった তাহলে নামাজের আগে নামাজ পড়তে চাও নামাজের আগে একটা কাজ আছে যে কাজের নাম শরীয়তের ভাষায় করব শরীয়তের ভাষায় কি এই কাজের নাম করব তোমরা তোমাদের মুখমণ্ডল কে দৌত করো এবং তোমাদের কিন্তু পরিপূর্ণভাবে যদি আমি ওকে করি তাহলে যে পরিমাণ সব হবে শুধুমাত্র খরচ আদায় পরিমাণ সব হবে না কাজ চলে যাবে কাজ চলবে খরচ করলে আমার নামাজের কাজ চলবে খরচ করলে আমি কোরআন তেলাওয়াত করতে পারবো কোরআন স্পর্শ করতে পারবো কোরআন তেলাওয়াত তো সারাই মুখস্থ তেলাওয়াত করা যায় কোরআন স্পর্শ করে তেলাওয়াত করতে হলে কবুল করতে হবে মানে আমার খরচ আদায় করার দ্বারা আমার কাজ চলে যাবে কিন্তু আমি sallallahu alaihi wasallam Rasulullah berkata sama At-tuhuru syatrul iman পবিত্র টাকা ইমানের অর্ধেক অজুকে এখানে অজু উদ্দেশ্য পবিত্র টাকা মানে অজু করা যার ইমান নাই তাকে বলা হয় বেড়ে ইমান এজন্য যারা বেশি বেশি মিথ্যা কথা বলে আমাদের সমাজে তাকে বেঈমান বলা হয় কেন বলা হয় কারণ ইমানদারের কাজ এটা মিথ্যা বলা ইমানদারের কাজ তুমি বারবার মিথ্যা বলতেছ তোমার মধ্যে ইমান নাই এজন্যই বলা হয় বেড়ে ইমান তুমি বেঈমান তারা তোমার ইমান নেয় তুমি মিথ্যা পারো তারপর আসলে এরকম বলা ঠিক না একজনকে বেইমান বলা বেইমান বলা আমাদের বাসায় মিথ্যাবাদীকে বেইমান বলা কিছু পরিভাষা শব্দের অর্থ বেইমান শব্দের অর্থ হলো ইমান হারা ইমান নাই যার ইমান নাই তাকে বেইমান বলা হয় কিন্তু আমাদের সমাজে ইমান নাই এই অর্থে বেইমান শব্দ ব্যবহার হয় না আমাদের সমাজে ইমান নাই মানে কি সমাজে মানে মানুষ কি বুঝে মাটি যে মিথ্যা কথা বলে তাকে বেইমান বলা সুতরাং মিথ্যা মাটি অর্থে বেইমান বলা যাবে কিন্তু ইমান নাই অর্থে কোন বলা যাবে কোন মিথ্যাবাদীকেও বেইমান বলা যাবে না তার ইমান নাই এই উদ্দেশ্য নিয়ে তাকে বেইমান বলা যাবে মিথ্যাবাদী হিসাবে প্রচলিত হয়ে গেছে এটাকে সমাজের প্রচলিত ভাষা বলা হয় এটাকে কিতাবের ভাষায় বলা হয় রোধের ভাষা রোধের হলো মিথ্যাবাদী মানুষের ইমান আর শব্দের অর্থ হলো যার ইমান নাই তাকে বলা হয় বেঈমান শব্দের অর্থ কি শব্দের অর্থ মানে বেঈমান মানে যার ইমান নাই যাই হোক কোনো মানুষ ইমান গ্রহণ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের মধ্যে দাখিল হয়েছে আশি বছর সে পুকুরি করছে সিটি করছে মূর্তি পূজা করছে আল্লাহ তালাকে মানে নাই শুধু কবিরা মধ্যে লিপ্ত ছিল কিন্তু একবার সে কালেমা পাঠ করছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে তার সমস্ত সমস্ত কবিরা করে এমন পাওয়া মানে এই পাওয়া আর অজর পাওয়া আর তরুণ সাথে ইমান অজু হলো ইমানের অর্থে অজুরে কি করে অজু বান্দার পিছনের সমস্ত সগিরা গুণা মাফ করে তবে ইমানে ইমান ইমানে কি করে কবিরা গুণা সগিরা গুণা মাফ করে উমারা আর অজুরে কি করে সগিরা গুণা মাফ করে তাহলে এই অর্থে অজু হলো ইমানের অর্থে ইমানের দ্বারা কবিরাও মাফ হলো আর সকিরা মাফ করো বজ্র দ্বারা সকিরা মাফ করো তাহলে অর্ধেক মাফ হয়ে গেল এই হিসাবে বলা হয় থাকে যে আত্মহর সাধ্য ইমান বস্তু হলো ইমানের অর্ধেক আরো অনেক অনেক অর্থ আছে অনেক অনেক ব্যাখ্যা আছে বিস্তারিত যাচ্ছি না আত্মহর সাধ্য ইমান এরপরে এমন পাওয়া আলহামদুলিল্লাহ এমন ওজন এই আলহামদুলিল্লাহকে পাল্লায় রাখা হয় তাহলে পুরা পাল্লা এই আলহামদুলিল্লাহ সবটা পরিপূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সবটা কি হয়ে যাবে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে وسبحان الله والحمد لله تملأان وتملأ ما بين السماوات والأرض সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে পাঠ করে সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ উভয়টা একসাথে অথবা যে কোনো একটা সুবহান আল্লাহ হোক অথবা আলহামদুলিল্লাহ আসমান এবং জমিনের সমস্ত জায়গাকে এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করে দেয় মানে তার তাকে যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহকে যদি একটা শরীর ধরে নেওয়া হয় একটা বটি ধরে নেওয়া হয় যে আলহামদুলিল্লাহ একটা শরীর সুবহানাল্লাহ একটা শরীর তাহলে এই শরীরটা এত বিশাল আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত জায়গা তার শরীর দ্বারা পড়ে যায় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসসালাতু নূরুন নামাজ হলো নূর নামাজ কি নূর নামাজ আমার কবরে অন্ধকারে নূর হবে নূর মানে আলো আমার কবরের অন্ধকারের বাতি হবে লাইট হবে কেয়ামতের অন্ধকারে আমার নামাজ আমার জন্য আলো হয়ে আমাকে পথ দেখাবে নূর হয়ে মাটি হয়ে আমাকে পথ দেখাবে কেয়ামতের অন্ধকারের মধ্যে এজন্যই হাদিসের মধ্যে নামাজকে নূর বলা হয়েছে সত্তা আমরা বলি সত্তা হল দলিল কিসের দলিল আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমি যে আল্লাহ তাআলাকে মহব্বত করি আমার কষ্টে উপার্জিত সম্পদ যখন আমি আল্লাহ রাস্তায় খরচ করলাম তাহলে এই খরচ করাটা আমার জন্য এটাই প্রমাণ হলো যে আমার আল্লাহ তালার প্রতি মহব্বত আছে আমি কষ্টে উপার্জন করলাম যে টাকা যে পয়সা ওই টাকা পয়সা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম সরকার করে দিলাম এর দ্বারা এটাই প্রমাণিত হলো যে আমার আল্লাহ তালার সাথে কি আছে মহব্বত আছে এটা মহব্বতের দলিল সত্তা হলো কি আল্লাহ তালার সাথে মহব্বতের দলিল অথবা সত্তা হলো আমার ইমানের দলিল আমার যে ইমান আছে আমার ইমান আমাকে আমার সম্পদ সৎ কাজে ভালো কাজে আল্লাহ রাস্তায় খরচ করতে আমাকে উদ্বুদ্ধ করে আমাকে উৎসাহিত করে আমার মধ্যে যে ইমান আছে আমার সত্তায় দ্বারা সত্তার দ্বারা আমার ইমান ইমানের দলিল হচ্ছে যে আমি আমার মধ্যে ইমান আছে এজন্যই আমি আমার কষ্টের টাকা পয়সা কষ্টের কষ্টের সম্পদ আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম কেন তারা এটাই প্রমাণিত হলো যে আমার ইমান আছে সদাকত বুড়হাল সত্তা হলো দলিল কিসের দলিল ইমানের দলিল আমার ইমান আছে এর দলিল সত্তা হলো দলিল কিসের দলিল সাথে আলো একটা আলো বুঝি হলো সূর্যের আলো আর নূর হলো চন্দ্রের আলো তো এটার প্রতি আলো আছে সূর্যের মধ্যেও আলো আছে চন্দ্রের মধ্যেও আলো আছে সূর্যের আলোকে বলা হয় বিরাউন চন্দ্রের আলোকে বলা হয় নূর সবর বিরাউন সবর হল আলো সবরের মধ্যে আলো সূর্যের মতো মানে বেশি প্রখর বেশি প্রখর আলোর পাওয়ার বেশি কিসের কারণে সবরকে ওলামায় কেরামরা কিতাবের মধ্যে তিন ভাগে ভাগ করছে সবরের তিনটা অর্থ আছে الصبر على الطاعات والصبر عن المعاصي والصبر على المصائب সবরের এক অর্থ হলো সবর আলা তোয়ার মানে সমস্ত নেক কাজ করাটা হলো সবর যত ধরনের নেক আমল আছে যত ধরনের এবাদত বন্দেগী আছে এই সমস্ত এবাদত বন্দেগী করা নেক আমল করা হলো সবক এটাকে বলা হয় সব সবল আলাপ করা আল্লাহ তালার হুকুম মানার মধ্যে সবর করা সমস্ত আবাদতের মধ্যে নামাজও আছে আবাদতের মধ্যে সবচেয়ে বড় আবাদত কি নামাজ নামাজের যেহেতু আলাদা মর্যাদা আছে আলাদা ফজিলত আছে আলাদা অনেক আলোচনা আছে অনেক ফাজাইল আছে অনেক মাসাইল আছে এজন্যই নামাজকে আগে আলাদাভাবে বলা হয়েছে অসবর মুহুর যেহেতু সূর্যের আলোর মধ্যে চন্দ্রের আলো আছে সবরের মধ্যে নামাজ আছে সবরের ভিতরে কি আছে নামাজও আছে এজন্যই সবরকে বলা হয়েছে সবর জিয়াগুন আর নামাজকে বলা হয়েছে সবর অসলাত মুহুর মানে আমি যে ন্যাক আমল করলাম মানে আমি সবর করলাম আমি চাইলে ন্যাক আমল ছাড়তে পারতাম চাইলে আমি ন্যাক আমল ছাড়তে পারতাম এই শক্তি আল্লাহ আমাকে দিচ্ছেন এক আমল যে করলাম মানে এটাই আমার সবর হলো আমি এবাদতের উপর সবর করলাম গুনাহের কাজ থেকে বাঁচা গুনাহ থেকে বেঁচে থাকা এটাও সবর সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা সবর সবরের আরেক প্রকার তিন নম্বর হলো যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা আর নিজের মনকে এই করে সান্ত্বনা দেওয়া যে সব কিছু আমরা পাক রাখুল আলমের পক্ষ থেকে নির্ধারিত ছিল আগে থেকে এই বিপদ আমার উপর আসছে এজন্য আসছে এইভাবে মনকে সান্ত্বনা দিয়ে বেশি হার হতাশ না করে বরং ধৈর্য ধারণ করা এটা হলো সবরের আরেক প্রকার সবরু আল্লাহ নসাহি মুসিবতের মধ্যে সবর করা إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد ফরমান বান্দা বান্দিদেরকে আমি পরীক্ষা করি পরীক্ষা করে দেখতে পাই তাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা যখন কোনো কোনো বিপদে পতিত হয় কোনো হয় তখন তারা বলে মানুষের সমস্ত যে কোনো বিপদে এমনকি মধ্যে আসছে বাতি নিতে গেলে বাতি নিতে গেলে আমরা ইন্না করবো এটাও শূন্যতা অর্থাৎ কারেন্ট চলে গেছে তখন তো কারেন্ট ছিল না তখন যে ধরনের পাখি ছিল ওই ধরনের পাখি দিয়ে উদাহরণ দিচ্ছেন যে পাখি যদি যায় তাহলে করো আর এখন যদি কারেন্ট চলে যায় তাহলে আমরা কি বলবো ইন্না বা মানে যে কোনো মুসিবত হোক যে কোনো ধরনের বিপদ হোক যে কোনো ধরনের কষ্ট হোক সাথে সাথে এটা বলা ইন্না ইল্লাহি বা ইন্না والقرآن حجة لك وعليك কোরআন তোমার পক্ষের দলিল হবে অথবা তোমার বিপক্ষে সে চলে যাবে কোরআন পক্ষে হবে অথবা বিপক্ষ হবে কোরআনের উপর যারা আমল করবে কোরআনের উপর যারা আমল করবে কোরআন তার পক্ষে দলিল হবে কেমন দিন তার পক্ষে সুপারিশ করবে আর যদি কোরআনের বিরুদ্ধে চলে চলবে যারা কোরআন তার বিপক্ষে দলিল হবে কোরআন তখন তার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা কুল্লু নাস ইয়াকুতু ফাবাইউন নাফসাহু ফামুআতিকুহা আও মুবিকুহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে ارشاد ফরমান প্রত্যেক মানুষ সকালবেলা উঠে নিজেকে বিক্রি করে প্রত্যেক মানুষ সকালে যখন ঘুম থেকে উঠে নিজেকে বিক্রি করে বিক্রি করে মানে বলতেছেন এই শব্দের অর্থ হলো মানে নিজেকে নিজে কাজে লাগায় যে কোনো কাজে সে মগ্ন হয় যে কোনো কাজে সে নিজেকে নিয়োজিত করে যে কোনো কাজের মধ্যে ঘুম থেকে উঠার পরে মানুষ যে কোনো কাজে নিজেকে লাগাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন এখন এই কাজটা যদি সে আখিরাতকে সামনে রেখে আখিরাতের কাজ করে তাহলে সে তার সে নিজেকে আখিরাতের আযাব থেকে মুক্ত করে দিল আখিরাতের আযাব থেকে নিজেকে আজাদ করে দিল তাহলে আকি কোয়া আর যদি সে ঘুম থেকে উঠার পরে নিজেকে আখেরাতের কাজে না লাগিয়ে দুনিয়ার কাজে বা আল্লাহ তালার নাফর মানিতে নিজেকে নিয়োজিত করে নিজেকে লাগায় তাহলে ওকে পোহা তাহলে সে নিজেকে কি করলো ধ্বংসের মধ্যে ফেলে দিল আখেরাতের আজাদের মধ্যে সে নিজেকে ফেলে দিল এই এই কারণে মোটামুটি যে হাদিস আমি জানাবাদ করেছিলাম প্রথম এই হাদিসের অর্থ অন্য হাদিসের আসলে কাজে সাল্লাহ ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباب الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وإنذار الصلاة بعد الصلاة كذلك الرباط yaitu angin কয়জন আলোচনা শুরু করেছিলাম এগুলো অজু সম্পর্কে হাদিস আমি তেলাবাদ করেছি এই ধারাবাহিকতায় অজু সম্পর্কে আরেকটি হাদিস আমি তেলাবাদ করলাম যে হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রমাণ সাহাবায়ে کرامদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলা আদুল্লুকুম আমি তো তোমাদেরকে এমন এক আমলের কথা বলে দেব না যে আমল করলে তোমাদের গুণাসমূহ মাফ হয়ে যাবে গুণাসমূহ মিটে যাবে বয়ারটাও বিহীন তারা জাতি এবং তোমাদের মর্যাদা আল্লাহ তালার নিকট বৃদ্ধি পাবে সাহাবাই তারা বললেন বালা ইয়া রাসুল অবশ্যই বলে দেন ইয়া রাসুল আমাদেরকে বলুন ওই আমল কোনটা তেমন করলে আমাদের গুণা মাফ হবে তেমন করলে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে কষ্টের সময় অর্জন করা কষ্টের সময় মানে মনে শীতকালে ঠান্ডা ঠান্ডার সময় ঠান্ডা পানিতে অজু করা কষ্ট অথবা অসুস্থতার সময় অজু করাটা কষ্ট পরিপূর্ণভাবে অজু করাটা কষ্ট আরেকটি বিষয় মৌলিক একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে আজকে থেকে নিয়ে যতদিন যত ধরনের ওয়াজ শুনবেন যত ওয়াজের মধ্যে যত আদেশের মধ্যে এই কথা আপনারা পাবেন যে পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যায় যে কোনো আমলের ক্ষেত্রে রোজা রাখো হবিরা লাহ মা তাহাতাম আমি গুণাম দিয়ে তারাবির নামাজ পড়ো হবিরা লাহ মা তাহাতাম আমি গুণাম দিয়ে লাইলাতুল কদরে বন্দেগী করো ইবাদত বন্দেগী করো ওবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এইভাবে যত ধরনের হাদিস আছে পিছনের অর্থাৎ এই ওবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মানে পিছনের সমস্ত গুনাহ maaf হয়ে যায় এই ধরনের যত হাদিস আছে ওলামায়ে কেরামরা এই সমস্ত হাদিসের একটাই অর্থ দিয়েছেন যে এর দ্বারা সমস্ত সগিরা গুনাহ maaf হয় পিছনের সমস্ত সগিরা গুনাহ maaf করে এজন্য ওয়াজু করলে তাৎপসনের সমস্ত গুণা মাফ হয়ে যায় পরিপূর্ণভাবে রজু করলে আরেকটি আগে সামনে আসছে কবিরালাহ মা তাকাদ্দামা মিন দাম্বিহি একটি শব্দ আসছে পরিপূর্ণ রজু করলে তাৎপসনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এর দ্বারা উদ্দেশ্য কি সমস্ত সগিরা গুণা মাফ হয়ে যাবে কারণ কবিরা গুণা মাফ করতে হলে তাওবা শর্ত ইল্লা মান তাবা কোরআন শরীফের শব্দ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তওবা না করলে কি হবে না কবিরা গুণা মাফ হবে না কবি তবা করলে কবিরা গুণা মাফ হবে তবা করতে হবে কবিরা গুণা মাফ হওয়ার জন্য শর্ত কি তবা এই কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যত হাদিসের মধ্যে আপনারা এই কথাটা পাবেন যে পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এই শব্দটা যত হাদিসের মধ্যে আসবে জয়ের কোনো আমলের ক্ষেত্রে হবে যে কোনো আমলের ক্ষেত্রেই এই কথা বলা হোক যে পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এর দ্বারা উদ্দেশ্য একটাই যে সমস্ত সবিরা গুণা মাফ হয়ে যাবে কারণ কবিরা গুণার জন্য কি করতে হবে তৌবা করতে হবে তো বলতেছেন কষ্টের সময় কেউ যদি পরিপূর্ণভাবে অজু করে কান্না বেশি অসুস্থ হলে অন্য অন্য মাস বেশি অসুস্থ হলে মানুষের যদি এমন অসুখ হয় যে অসুখের কারণে সে তার পানি যদি স্পর্শ করে তাহলে তার যান যাওয়ার আশঙ্কা অর্থাৎ তার মৃত্যু হওয়ার আশঙ্কা আছে এরকম যদি অবস্থা হয় তাহলে তার জন্য সে না করে কি করবে তায়াম্বম করবে কিন্তু আমার সামান্য একটু জ্বর হয়েছে সামান্য একটু আমি অসুস্থ হয়েছি তখন আমি চিন্তা করতেছি আর আমি অসুস্থ তাহলে আমার কি করবো তায়াম্বম করে না সবার ক্ষেত্রে না বুঝতে হবে তো কখন আমি টাইম করবো টাইম কখন আলোচনাও করতে হবে সামনে ইনশাল্লাহ করবো তো কষ্ট যখন হয় তখন পরিপূর্ণভাবে যদি আমি অসু করি তাহলে আসলে আমার পিছনে সমস্ত কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আর আমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে এবং মসজিদের দিকে বেশি বেশি পা ফেলা মসজিদ থেকে যদি আমার ঘর বেশি দূরে হয় তাহলে আমি ঘর থেকে বের হয়ে মসজিদে হাঁটা শুরু করলাম যে পরিমাণ কদম আমার লাগবে যত বেশি কদম পড়বে মসজিদে আসতে আসতে তত বেশি আমার সব হতে থাকবে وانتظار الصلاة بعد الصلاة এবং এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা এক নামাজ শেষ হওয়ার পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা কারো যদি সুযোগ হয় কারো যদি এই সুবিধা থাকে যে এক নামাজ পড়ার পরে এক নামাজ পড়ছে মসজিদে এখন আর তার কোনো কাজ নেই সে মসজিদে বসে থাকলো আর পরে রক্তের নামাজের জন্য অপেক্ষা করতে থাকলো তাহলে সেও সব পাবে অথবা কারো কাজ আছে সে এক রক্তের নামাজ শেষ হয়ে গেছে সে বের হয় চলে গেল তার অন্য কাজ আছে অন্য কাজে চলে গেল কিন্তু তার অন্তর আটকে আছে লটকে আছে যে কখন আরেকটা আসবে আবার আরেক অক্ষের নামাজ সামনের অক্ষের নামাজ পড়বো তার যে অন্তরের মধ্যে এই কথা আছে এটাই হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা তার মসজিদে বসেই হোক আর আমার দোকানেই বসে হোক আমার শেষ হয়ে গেছে আমি দোকানে চলে গেছি দোকানদারি করার জন্য কিন্তু আমার মন করে আছে মসজিদে কখন আমার আদান হবে আরেকটা অক্ষ হবে আসবে সামনে আবার আমি আমার গুণাব এই যে মন পড়ে আছে সে দুনিয়াবি কাজ করতেছে হারাম তরিকায় অন্যান্য কাজ করতেছে কিন্তু তার মন পড়ে আছে কোথায় মসজিদের মধ্যে এটাই হলো ইন্তজার সলা কি বাদা সলা মানে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা রিবা বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো রিবা রিবাদ মানে রিবাদ মানে হলো ইসলামী রাষ্ট্রের বর্ডারে সীমান্তে যারা পাহারা দেয় ইসলামী রাষ্ট্রের সীমান্তে যারা পাহারা দেয় ইসলামের দুশ্মনরা যেন আমাদের সীমানায় প্রবেশ করতে না পারে এজন্য তারা ওইখানে পাহারা দেয় তাদের তো বলা হয় বিবাহ তাদের অনেক সব আছে তাদের সম্পর্ক বলে কোরআনে আল্লাহ পাক তাআলা আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওইখানে সীমান্তের মধ্যে পাহারা দিচ্ছে যারা কিসের মোকাবেলায় ইসলামের দুশ্মনের মোকাবেলা ইসলামের দুশ্মন তারা আরেকজন আরেক মানুষ আরেক প্রকার মানুষ যাদেরকে কুফার বলা হয় তাদের মোকাবেলা তাদেরকে বাধা দেওয়ার জন্য তারা বসে আছে এখানে পাহারা দিচ্ছে আর মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মনকে সবচেয়ে বড় দুশ্মন শয়তান আর এখানে যারা নামাজের জন্য অপেক্ষা করতেছে এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করতেছে তারাও শয়তানের মোকাবেলায় বসে আছে যেরকম ভাবে সীমান্তের মধ্যে দুশ্মনের মোকাবেলায় তারা বসে আছে তাদেরকে বিভাগ বলা হয় তাদের যে পরিমাণ সব হবে আমি মসজিদের মধ্যে নামাজের অপেক্ষায় বসে আছি কার মোকাবেলায় শয়তানের মোকাবেলায় এজন্য ওই বিবাদের সীমান্তের বিবাদের যে পরিমাণ সব হবে আমি মসজিদে বসে আমিও ওই বিবাদের সেই সম পরিমাণ সব পাবো কিসের জন্য যে আমি শয়তানের মোকাবেলায় বসে আছি শয়তান আমাকে বাধা দিতে চায় আমি তার বাধা মানবো না আমার অগ্রিম পরে আছে মসজিদে আমি অপেক্ষা করতেছি যে আবার নামাজের টাইম হবে আবার আমি নামাজ সম্পর্কে কিছু আলোচনা করলাম কিছু শুরু করলাম আলোচনা আরো অনেক বাকি হয়েছে এরপরে আবার বিস্তারিতভাবে আলোচনা চলবে সম্পর্কে আলোচনা বাজারে চলবে মাসায় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে সামনে বাকি হয়েছে এগুলো সেগুলো করবো আল্লাহ আমাদের দুর্গা আমার